আজকে আমরা শিখব মাইক্রোসফট ওয়ার্ডে অটো সেভ করার নিয়ম অটো সেভ করার নিয়ম বলতে আমরা কোনো লেখা যখন আমরা লিখব সেই লেখা যেন কম্পিউটারের মাইক্রোসফট ওয়ার্ডে রেকর্ড হয় এবং পরবর্তীতে যেন আমরা খুব সহজে কিবোর্ড থেকেই ওই ফাইলটা নিতে পারি ওটাই হইবে আমাদের অটোস্টেপ করার মাধ্যম তো আমরা কি মাধ্যমে এই অটো সেভ করা নিয়ম পরিপূর্ণভাবে আয়ত্ত করতে পারি সেটাই আমরা এখন দেখব আমি এখানে বরাবরের মতো কিছু নিয়ম লিখে রেখেছি আমার ডেসক্রিপ বক্স বক্সে এই নিয়মটা দেওয়া থাকবে আপনারা চাইলে দেখে কাজ করতে পারেন তো এই যেখানে আমাদের দেওয়া আছে view macros record macro box এই এগুলো কীভাবে কীভাবে করবো সেটা আমরা এখন দেখব তো আমরা শুরুতে ভিউতে যাব মেনু বার ভিউ মাক্রো আমি একটা নতুন পেজ নেই ভিউতে ক্লিক করলাম মাক্রো ক্লিক করলাম ভিউ রেকর্ড আর macro record macros view macro হলো যে রেকর্ডটা আমি ফাইলটা রেকর্ড করছি সেই ফাইলটা দেখানোর জন্য আর মাক্রো রেকর্ড মাক্রো নতুন যেটা করবো সেটা তো আমরা রেকর্ড মাক্রোতে ক্লিক করলাম এখন আমরা চাচ্ছি কিবোর্ডে সেভ রাখার জন্য তো কিবোর্ডে ক্লিক করলাম আর আরেকটা জিনিস আমি দেখাই যদি আপনারা চ্যানেলটা স্টপ করে দিই যদি আপনারা চান এখানে নাম দেবেন এখানে মাকো এখানে নাম তো আমি একটা নাম দিলাম my file my file F I L E কিবোর্ডে ক্লিক করলাম যেহেতু আমরা কিবোর্ড থেকে মাই ফাইল নামে একটা আসছে এই জন্য এটা শো করতেছি না তো যাই হোক আমরা আরেকটা নাম দেখি মাই লিখি শুধু তো আমরা এখানে প্রেস করব কন্ট্রোল এইট দিলাম কন্ট্রোল প্লাস কন্ট্রোল চাপ দেওয়া এইট কন্ট্রোল চাপ দেওয়া এইট নিউমেরিক যে কিবোর্ড আছে যেখানে অক্ষর সংখ্যাগুলো থাকে এক দুই তিন চার পাঁচ এখান থেকে আমি এইট দিলাম কন্ট্রোল এইট দেওয়ার পরে আমি এখানে অ্যাসাইন দেব অ্যাসাইন দেওয়ার পরে আমার এই যে এখানে কারেন্ট কিতে এই কন্ট্রোল প্লাস এইট চলে আসছে তো আমরা এই কাজ শেষ এখন আমরা ক্লোজ দিয়ে দেবো এখন আপনি দেখতে পারবেন যে মাউসের প্রতীকের নিচে একটা টেপ রেকর্ডের মতো দেখাচ্ছে তার মানে রেকর্ড শুরু হচ্ছে তো আমি এখানে বাংলা মাক্রো রেকর্ড করতে একটু সমস্যা হয় মানে ফোনগুলো এলোমেলো হয়ে যায় আমি সেজন্য বাংলাটাই করে দেখাচ্ছি আমি লিখি অভিভাবকের সম্মতি পত্র তা আমি এখানে সম্মতিপত্র যা লেখার সবই লিখবো যেটা যেটা আমাদের প্রয়োজন সেটা সেটা আমরা লিখে তারপরে এই মর্মে প্রত্যয়ন করা যাচ্ছে আচ্ছা এটা লিখবেন সুন্দর করে সাজিয়ে আমাদের যেভাবে প্রয়োজন আমরা সেভাবে লিখব লেখার পরে এটা এখন আমাদের কি পর্যায়ে আছে সেটা আমরা দেখব তো আমরা কীভাবে দেখব সেটা এখন আমরা চেক করব যে আমাদের এটা কি রেকর্ড হয়েছে কি হয় নাই আমি এখানে আমার এই কাজটা মনে করেন পুরোপুরি শেষ এখানে যা যা লেখার প্রয়োজন আমরা সবগুলো লিখব এখন আমি ভিউতে আসলাম আসার পরে মাইক্রোসে ক্লিক করলাম এখানে স্টপ রেকর্ডিং ক্লিক করলাম আমার রেকর্ড কিন্তু শেষ আমি এগুলো ডিলেট করে দিলাম সিলেক্ট করে কিবোর্ড থেকে ডিলেট চাপলাম চলে গেল কন্ট্রোল এইট চাপলাম চলে আসলো আচ্ছা আমি পেজটা বাদে দিলাম ওকে নতুন করে পেজ নিলাম এইখানে আবার নতুন করে পেজ নিলাম কন্ট্রোল এইট চলে আসলো এখন যদি এই ফর্মগুলো ভেঙে যায় তো সেক্ষেত্রে আপনারা সিলেক্ট করে এখান থেকে আইসা এই সুতনের লেমজি দিয়ে দেবেন তাহলে আবার লেখাগুলো ঠিক হয়ে যাবে ওকে এখন এই অটো সেভ করার কারণ কি কী জন্য আমরা অটো সেভগুলো করব যদি এরকম অভিভাবক সম্মতিপত্র তারপর আপনার বিভিন্ন রকম অ্যাপ্লিকেশন অফিস আদালতে বিভিন্ন রকম ফাইল একই থাকে সবগুলো একই থাকে শুধুমাত্র বসের নাম অথবা ক্লায়েন্টের নাম অথবা কলিংয়ের নাম স্টাফদের নাম যাই হোক না কেন কিছুটা পরিবর্তন থাকে সেক্ষেত্রে আমরা এভাবে মাক্রো রেকর্ড রেকর্ড মাক্রোর মাধ্যমে আমরা এভাবে সম্পূর্ণ কাজটা সহজভাবে করতে পারি ওকে তো এই জিনিসটা আপনারা ফলো করবেন দেখবেন সুন্দরভাবে আপনাদের কাজটা কীভাবে কমপ্লিট হচ্ছে ওকে আজকে এ পর্যন্তই আল্লাহ আজকে আমরা শিখব মাইক্রোস